এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং এখানে আছে আমার সাথে মাহিন চৌধুরী যার কোনো নিজের ঠিকানা নেই মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতে পছন্দ করে এই যে আমরা এখন আরেকজনের বাড়িতে আসছি আমার মাহিন চৌধুরীও এসে পড়েছে না ও অ্যাকচুয়ালি আমার সাথে আসছে আমিও সাথে আসিনি ও দেখুন দেখুন দেখুন ওখানে একটা বাট্টাব আছে দেখুন আমাদের বাথটাবটা অনেক সুন্দর না আমি জানি আল্লাহ দেখুন এখানে আমাদের সবার জাতির ভাবি সুয়েক চাচ্ছে আমাদের ছবি তুলছে দেখুন দেখুন ওয়ালাইকুম আসসালাম সবার মধ্যে তো আমিও ইনক্লুডেড তাহলে আমরা এখানে একটি গ্রামে ঘুরতে এসেছি যেখানে আমাদের সাথে মাহিন চৌধুরী এসে পড়েছে ঠিক যেভাবে সব জায়গায় চলে যায় ঠিক সেভাবে আমরা আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে আসছি জায়গাটার নাম হচ্ছে কনকা পৈত পৈত এখানে আছে আমার বউ মানে আমাদের বাড়ির বউ সবার সবার চাচ্ছি সবার ভাবি এক চাচ্ছি মানজিয়া ভাবি আসসালামু আলাইকুম বউ যে আছে কেমন আছেন আবার সালাম দিব মাথায় কাপড় দিয়ে হ্যাঁ, হ্যাঁ একটু লজ্জা পাইতে হয়তো আসসালামু আলাইকুম এই মাহিন দাঁড়া এখানে আমার আমার একটা বোন আছে যাকে হচ্ছে চৌধুরী বাড়ির বরমে ওরে বাবা চৌধুরী বাড়ির বরমে এই চৌধুরী বাড়ির বরমে রাজকুমারী মাহি পালিয়ে যাচ্ছে মেয়েটা ওকে ধরতে হবে এই যে এই মেয়েটাই সেটা সালাম দাও সবাইকে আসসালামু আলাইকুম ঘুমটা দিয়ে সালাম দাও সামনে আসসালামু আলাইকুম যারা লাল এটা হচ্ছে আমার এবং না এবং না শুধু আমারই বড় বোন আমার সবার বড় বোন আসছে ফাইম বিয়ার তো ছোট বোন ও হ্যাঁ, হ্যাঁ। ওরে বাবা জানেই না ফাইন যে বোন আছে মাহিন ও এই কষ্ট থাক এই যে মাহিন ওই যে মাহিন এই যে মাহিন পালাও সবাই মাহিন আসছে পালাও ওদেরকে পরিচয় করে দেবে তোমার নাম কি হ্যাঁ এই তোমার নাম কি কথা বলে না ওরা আমার সাথে আই হায় তোমার নাম কি মাহিন মালা এটা এটা স্লো মোশন ভিডিও হচ্ছে না এটা স্লো মোশন ভিডিও না তুমি এটা কেটে আমাকে দিবে আমি ফেসবুকে আপলোড দিব আসছে फेसबुक अपलोड देते ये जो लड़की है इसका एक अलग ही अंदाज है ये बहुत ही বাবুটার নাম মাওয়া বাবুটার নাম মিষ্টির সাথে মাও তো মিষ্টি তো দেয় মাওয়া মিষ্টিতে যাই আমরা না মাওয়া ইলিশ মাছ খাইতে যাই